আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসকাউনা ফিহা কাআসান এবং তাদেরকে সেখানে পান করানো হবে এমন পেয়ালার স্বর্গ কানা মিজাজুহা জানজাবিলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি সুগন্ধময় একটা সুগন্ধির নাম হলো জানজাবিল ওই জাঞ্জাবিল মিশ্রিত শরবত আল্লাহ পাক জান্নাতের ভিতরে দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এগুলো শরবতের বিভিন্ন আইটেমের নাম আল্লাহ পাক কোরআনে বললেন জানজাবিলা কাফুরা কাফুর মিশ্রিত শরবত এবং জানজাবিল মিশ্রিত শরবত আল্লাহ পাক পান করাবেন চাওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা শরবতের আরেকটা আইটেমের নাম বলতেছেন আল্লাহ পাক বলেন শরবতের আরেকটা ঝর্ণা তাদেরকে দান করা হবে ওই ঝর্ণার নাম হবে সালসাবিল ওই ঝর্ণার নাম কি সালসাবিল সালসাবিল নামক ঝর্ণা থেকে আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে অত্যন্ত সুস্বাদু স্বর্গ দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আল্লাহ আপনি দুনিয়ার থাকতে যদি এগুলা কোরআন থেকে শিখে না নেন তাহলে আপনি জান্নাতে গিয়ে কি বলবেন জান্নাতে গিয়ে আমরা বলতে পারবো তোমরা কি শরবত নিয়ে এসেছো এটা কি জানজাবিল নাকি সালসাবিল নাকি এটা কাপড় মিশ্রিত শরবত দিয়েছ কারণ আমরা দুনিয়াতে আমাদের সদীপ সাহেব কোরআন থেকে বলেছিলেন জান্নাতবাসীদেরকে জামজাবিল মিশ্রিত শরবত দেওয়া হবে কাপড় মিশ্রিত শরবত দেওয়া হবে সালসাবিল নামের ঝর্ণা থেকে জান্নাতবাসীদেরকে শরবত পান করানো হবে উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহারে আরো কি বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন তাদের কাছে ঘোরাফেরা করবে ছিল কিশোরী কিশোরীগণ সুন্দর সুন্দর কিশোরীরা ছোট ছোট বালকেরা এই সমস্ত শরবত নিয়ে নিয়ে জান্নাতবাসীদের কাছে গিয়ে বলবে একটু মজার শরবত পান করো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ইযা রাআইতাহুম হাসিবাতাহুম লুলুআম মানসুরা আপনি এই জান্নাতের চির কিশোরীগণকে যখন আপনি দেখবেন আপনাকে তাদেরকে দেখা মাত্রই আপনাদেরকে মনে হবে তারা যেন কিছু বিক্ষিপ্ত মনে মুক্তা আমার পাশ দিয়ে গুরু গুরু করছে ওই বাচ্চাগুলোকে দেখতে মনে মুক্তার মতো মনে হবে আপনার পাশে কিছু মনে মুক্তা যেন গুরু গুরু করছে আপনার কাছে এমন সুন্দর লাগবে ওই ছোট ছোট কিশোরগুলোকে মনে মুক্তার মতো আপনার চোখে দেখাবে উচ্চ দিয়ে বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন কি বলেন ওয়াইদা রাইতা ثم رأيت نعيما وملكا كبيرا আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি এত বেশি নিয়ামত রাজি আপনি শুধু দেখতে পাবেন এবং আপনি সেখানে একটি সুবিশাল রাজ্য আপনি দেখতে পাবেন যে এই সুবিশাল রাজ্য আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে দান করা হবে আপনি একটি সুবিশাল রাজ্যের মালিক অধিপতি হবেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক আল্লাহ পাক বলেন রাজ্যের মালিক তো হবেন আর আপনার পরনে থাকবে চিকন সবুজ রেশম আর মোটা সবুজ রেশমের কাপড় আল্লাহ পাক আপনাকে পরিধান করার জন্য দান করবে উচ্চাবাস দিয়ে বলুন চিকন মোটা সবুজ রঙের রেশমি কাপড় জান্নাতের সেই পোশাক আল্লাহ পাক দান করবেন আমি সরাসরি কোরআন থেকে বলছি এবং তাদেরকে পরিধান করানো হবে রক্ত নির্মিত কঙ্কন হাতের মধ্যে রূপা দিয়ে নির্মিত কঙ্কন ব্যাসলেট হাতের মধ্যে পরিয়ে দেওয়া হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক বলেন পাঁচজন দান করবে সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হবে স্বর্ণ দিয়ে আপনাকে সাজিয়ে দেওয়া হবে এরপরে ওয়াসা অহম রহম সারদান এবার তাদের প্রভু তাদেরকে একটি সরাবান তাহুরা পবিত্র সরাব আরো স্পেশাল করে পান করানো হবে উচ্চাবাস দিয়ে বলুন পোশাক করিয়ে আল্লাহ পাক তাদেরকে সারাবান তাহুয়া দুনিয়ার শরাব তো অনেক খেয়েছেন এগুলো না পাক এগুলো দুর্গন্ধ ছিল জান্নাতের ভিতরে আল্লাহ পাক এই দুনিয়ার দুর্গন্ধ শরাব ত্যাগ করার কারণে আল্লাহ পাক এত সুসজ্জিত পোশাক পরিয়ে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল সওয়াবান তাহুরা তাদেরকে পান করানো হবে দিয়ে বলুন ভিতরে আল্লাহ জান্নাতবাসীর জন্য শরবতের বিভিন্ন আইটেমের কথা বললেন এবার যদি আমরা একটু সূরায়ে রহমান কোরআন শরীফের সবচেয়ে সুন্দর সূরা হল সূরাতুর রহমান সুরাতুর রহমান যদি আমরা যাই আল্লাহ কে বলেন ওলিমান খাফা মাকাম বলেন আমার বান্দাবান্দির মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করতে হবে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে গিয়ে দুনিয়ার সমস্ত হিসাব দিতে হবে এই ভয় যারা দিলের ভিতরে রাখবে এই ভয় নিয়ে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ পাক তাদেরকে দুটি জান্নাত দান করবেন উচ্চাবাস দিয়ে বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র দিলের ভিতরে আল্লাহর ভয়টা রাখার জন্য আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়টা যাদের অন্তরে থাকবে আল্লাহ পাক শুধুমাত্র অন্তরের ভিতরে এই ভয় রাখার কারণে তাকে কয়টি জান্নাত দেওয়া হবে দুটো জান্নাত আল্লাহ পাক দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান অতএব তোমরা উভয়ে অর্থাৎ মানব জাতি এবং জিন জাতি তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে আল্লাহ তোমাদেরকে শুধু আল্লাহর ভয় দিলের ভিতরে লালন করার কারণে তোমাদেরকে দুটো জান্নার দান করবেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতের স্বীকার করব আল্লাহ কে বলেন শুধু এই দিলের ভিতরে আল্লাহর ভয় রাখার কারণে যেই দুটো জান্নার দান করবেন ওই দুটো জান্নাত কেমন হবে আল্লাহ কে বলেন